প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটু অবাক হচ্ছেন না বিয়ের বাড়িতে এই সাইনবোর্ড দেখে বোনের বিয়েতে এই আয়োজন করেছে ভাই বিয়ে বাড়িতে উপহার এবং নগদ টাকা দেওয়ার জন্য বিশেষ করে নিষেধ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নারায়ণগঞ্জের সাইনবোর্ড মিজমিজি কান্দাপাড়া এলাকায় একটি বিয়েতে এই বিষয়টি দেখা যায় তিনি বলেন আসলে বিষয়টা হলো এই যে একটা গিফট যে মানসিকতা আমি বিভিন্ন বিয়েতে গেলে দেখি যে টেবিল খুলে বসে থাকে লেখা আছে বরপক্ষ পনেপক্ষ মানে এটা আমার কাছে মনে হয় যে একটা মানে হোটেল ব্যবসা শুরু হয়েছে যে আপনি খাইছেন এবার টাকা দিয়ে ভরে যান মানে এরকম একটা হোটেল ব্যবসা এটা একটা কমার্শিয়াল চিন্তা থেকে আমার কাছে মনে এটা হয়েছে যদিও আগে গিফটের প্রচলনটা ছিল এটা হলো মানুষ কলসি বদনা এগুলো দিত মেয়ের একটা কাপড় দিত মেয়ের শ্বশুরবাড়িতে নিয়ে যেত এখন হয়েছে নগদ টাকা মানে তাও এক দুই হাজার পাঁচ হাজার না ধরুন আমি অনেককে ইনভাইট করছি অনেককে বিয়েকে বিয়েতে আমি দাওয়াত করছি তো এখন দেখা গেলো যে বাংলাদেশের প্রেক্ষাপট ঘটে অনেক সময় অনেক মানুষের ফ্যামিলিতে আর্থিক ক্রাইসিস থাকে এই দেখা গেলো যে আমি একটু সমস্যার মধ্যে আছি এই সময়ের মধ্যে এসে একজন আমাকে বিয়ের দাওয়াত দিচ্ছে এখন আমি আমার সংসার চালাতে পারতেছি না আমার একটা বিয়ের দাওয়াত এখন আমার ঘরে নাই চাইল আমি পারি না এক সপ্তাহ বাচ্চারা অসুস্থ আমি সংসারটা চালাতে পারতেছি না এর মধ্যে বিয়ের দাওয়াত বর্তমান প্রেক্ষাপটে মিনিমাম দুই তিন হাজার টাকা নিচে একটা বিয়েতে গিফট হয় না দুই তিন হাজার টাকা হলে ওই বেলা চারটা পাঁচটা দিন তার সংসার চলতো অথবা তার বাচ্চার ট্রিটমেন্ট হইতো কিন্তু এই যে একটা বিয়ের দাওয়াত এখন তার যাওয়াই লাগে তার কারণে সে বাঁচতে হয় কিস্তি ওটা আর সে ঋণ করে সে লজ্জিত